শোনো রে মাইয়া শুন বলি শোনো রে মাইয়া ডাইনে বামে দেখ না চাইয়া মাইয়া তোরে কি রূপ দিয়াছেন আল্লাহ যে দেখে তোর রূপের ঝলক প্রেমে কইরা যায় হইচই পরে মহল্লায় কেউ কান্দে কেউ চিল্লায় হইচই পরে মহল্লায় কেউ কান্দে কেউ চিল্লায় सभा में रखना चाहिए मैया तो की रूप दिया छे नल्लाई के देखे तर रूपेर झलक प्रेमे कोइरा जाय होइ चोई परे मोहल्लाय केउ कंदे केउ चिल्लाय होइ चोई परे मोहल्लाय केउ कंदे केउ चिल्लाय রীতিমতো চল্লিশ তিরিশ বয়স ষোলো কি আঠারো দেখলে মাথা ঠিক থাকে না জুয়ান বড় কারো হাতির মতো চল্লিশ তিরিশ বয়স ষোলো কি আঠারো দেখলে মাথা ঠিক থাকে না জুয়ান বড় কারো কক্ষ বেদি যথারু হাতের ওষুধ খায় হইচই পরে মহল্লায় কেউ কান্দে কেউ চিল্লায় হইচই পরে মহল্লায় কেউ কান্দে কেউ চিল্লায় গেলে লাগে যেন মেশিন কানের গুলি এমন জামা গায়ে যেন ম্যাডাম ফুলি সামনে গেলে লাগে যেন মেশিন গানের গুলি আমি ভয়ে থাকি দূরে যদি গুলি লাগে গায়ে হইচই পরে মহল্লায় কেউ কান্দে কেউ চিল্লায় হইচই পরে মহল্লায় কেউ কান্দে কেউ চিল্লায় ঠিকানা তার এমন কেন কেন মেড ইন চায়না মনে হয় রে বাংলাদেশ তারে বুঝি পায় না ভাবখানা তার এমন যেন যেন মেড ইন চায়না মনে হয় রে বাংলাদেশটা তারে বুঝি পায় না যার সাথে দেখা হলে বলে হ্যালো হাই ওই চই পরে মহল্লা কান্দে কেউ চিল্লায় হইচই করে মহল্লায় কেউ কান্দে কেউ চিল্লায় শুন বলি শোনো রে মাইয়া শুন বলি শোনো রে মাইয়া রাইনে বামে দেখ না যাইয়া মাইয়া তোরে কি রূপ দিয়াছে নাল্লায় যে দেখে তোর রূপের ঝলক প্রেমে কইরা যায় হইচই পরে মহল্লায় কেউ কান্দে কেউ চিল্লায় হইচই পরে